আজকের ক্লাসের টপিক হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইন আজকের ক্লাসের ভিতরে আপনারা দেখতে পারবেন কিভাবে একটি পরিপূর্ণভাবে ইউটিউবে অ্যাড দিতে হয় ভিডিও অ্যাড সেটা দেখতে পারবেন তো আমরা ফার্স্ট টাইম আজকে এই ক্লাসটা আমরা আপলোড করব ইউটিউবে এর আগে আমাদের এগুলোর উপর ক্লাস হয়েছে কিন্তু আমরা এখনও পর্যন্ত আপলোড করি নাই আজকের ক্লাসটা আমরা আপলোড করব তো তার আগে আমরা একটু মার্কেটটা রিসার্চ করব আমরা যে মার্কেট প্লেসে কাজ শেখাই সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস এখানে আপনারা দেখতে পারবেন যে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইউটিউব অ্যাড ইউটিউবের অ্যাডের উপর কি পরিমাণ চাহিদা আছে দেন কাজটা কীরকম আছে এটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে ফাইবার মার্কেট প্লেসে তো আমরা সবাই ফাইবার মার্কেট প্লেসে আশা করি আপনাদের অ্যাকাউন্ট আছে আমরা চলে যাই Fiverr marketplace Fiverr dot com তো এখানে আসার পর আমরা এখানে লিখব YouTube YouTube ads campaign YouTube ads campaign এটা লিখলেই ওকে এটা লিখলেই আমরা ইউটিউবের যত অ্যাডস ক্যাম্পেইনের সার্ভিসগুলো আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো তো আমি একটু রিপ্লেস করি এটা একটু সাইন আপ করতে বলতেছে আমরা সাইন আপ করাই আছে আমাদের সাইন আপ করতে হবে না এটা আসলে একটু রিপ্লেস করে নেবেন আপনারা তাহলে আর এটা আর কোনো সমস্যা করবে না তো এখানে দেখেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এখানে ইউটিউব সার্চ রেজাল্ট এখানে ইউটিউব সার্চ করে আমাদেরকে টোটাল নয় হাজার আটশো একানব্বইটা সার্ভিস ইউটিউবের ভিতরে অ্যাভেলেবল দেখাচ্ছে তার মানে এখানে আমাদের কম্পিটিটর হচ্ছে বা কম্পিটিশন হচ্ছে আমাদের নয় হাজার আটশো একপঞ্চাশ সার্ভিস বা এতগুলা সার্ভিসের সাথে আমরা যদি এখন গিগ পাবলিশ করি তাহলে আপনারটা একানব্বই বিরানব্বই নাম্বারে আপনার হবে নয় হাজার নয় হাজার আটশো বিরানব্বই নাম্বার আপনার গিগ মানে কম্পিটিশন হইলেন আপনার আরেকটা সার্ভিস বেড়ে গেল তো এবার এটা আসলে রিয়েল আপনি একজনের চারটে সার্ভিস হতে পারে বা দুইটা সার্ভিস হতে পারে এটা কোনো ম্যাটার করে না আপনি যদি গিক এসিও করেন দেন ভালো করে প্রপারলিভাবে আপনি যদি গাইডলাইন অনুসারে পাবলিশ করেন তাহলে দেখা যাবে যে আপনার গিকটা খুব দ্রুতই র্যাঙ্কিংয়ে চলে আসবে হয়তো এক দুই তিন চার নাম্বার পর্যন্ত থাকলে আপনি কাজ পাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এবার যদি আমরা এটা অনলাইন দিয়ে দেখি যদি আপনাদেরকে দেখাই অনলাইন দিয়ে তো দেখেন আপনার কম্পিটিশনটা কত কমে আসছে তো এবার দেখেন আমাদের কম্পিটিশন মাত্র বারোশো বাষট্টিটা সার্ভিস কিন্তু আপনার সাথে কম্পিটিশন এখন কিন্তু আপনার সাথে মানে প্রায় আটশো সার্ভিসই নাই আট হাজার সার্ভিসই নাই কিন্তু তো এখানে দেখেন যারা অ্যাড ক্যাম্পেন নিয়ে কাজ করে বা গুগল বা ইউটিউবের অ্যাড ক্যাম্পেন এখানে কিন্তু আরও এক্সট্রা অনেক সার্ভিস লুকানো আছে যেগুলো আপনার সাথে যায় না এখন এখানে কী লেগছে একটু আমরা যদি দেখাই আপনাদেরকে দশ ডলারে কি করবে একটা ইউটিউব অ্যাড ক্যাম্পেন রান করবে I will set up YouTube ads campaign and through view and ads তো এখানে এখানে কি হবে skippable ad and stream ads non skippable ad and stream ad এগুলো আপনারা বুঝতেই পারবেন এগুলো কি তো এখানে দেখেন স্যার মানে যারা কাজ করতেছে রেগুলার তারা কিন্তু সবাই অনেক ডিমান্ড টেবের কাজ করতেছে দেখেন এখানে তিরিশ ডলার নিচ্ছে যদি তার সার্ভিসটা আমরা দেখি এখানে বর্তমানে কাজ রানিং নাই তারপরে দেখেন মোটামুটি পঁচাত্তরটা কাজ কমপ্লিট করে ফেলছে লেভেল টু সেলার তিরিশ ডলার বেসিক প্যাকেজ স্ট্যান্ডার্ড নিচ্ছে হচ্ছে পাঁচচল্লিশ আর আর প্রিমিয়াম হচ্ছে সত্তর ডলার তো আপনার জানেন যে এখানে পঁয়ত্রিশ পাঁচচল্লিশ ডলার করে যদি আপনি পঁচাত্তরটা কাজ ধরেন তাহলে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট তো এখানে আরও আছে এখানে ফাইবার চুজ করছে বিশ ডলারে এখানে চারটা কাজ রানিং আছে কি করবে I will do first organic YouTube video promotion তাও গুগল অ্যান্ড ক্যাম্পেইন তো এখানে এখানে তিনি আসলে ম্যানুয়ালি কাজটা করবে এখানে বলছে অর্গানিক এটা আসলে আমাদের সাথে যায় না আমি আগেই আপনাদেরকে বলছি যে এখানে কিছু অন্য ক্যাটাগরির কাজও কিন্তু এখানে চলে আসছে তো এখানে দেখেন ইউটিউব অ্যাডস দেখেন এগুলো হচ্ছে ইউটিউব অ্যাডস তো এইটা হচ্ছে ইউটিউব অ্যাডস আমরা এখানে যাই দেখি এখানে কাজ চলতেছে না মেবি লাস্ট ডেলিভারি দিছে কবে লাস্ট ডেলিভারি যে দুই সপ্তাহ আগে তো মোটামুটি এখানে ভালোই কাজ করছে তিনি আসছে কত সালে আমরা যদি দেখি দুই হাজার বিশে আসছে আটান্নটা কাজ করছে আটাত্তরটা কাজ করছে সরি আটাত্তরটা কাজ করছে তো I set up manage Google AdWords okay এটা লাগবে না I set up YouTube ads campaign for your video তো এই লোকটা দুইটা কাজ করে ফেলছে তো আসলে এখানে যারা কাজ করতেছে মোটামুটি দেখেন এখানে সার্ভিসগুলো কিন্তু অনেক কাজ করছে এখানে নতুনটাও কিন্তু চলে আসছে নতুনরাও কিন্তু চলে আসছে তার মানে ইউটিউব নতুনদেরকে এই কিকের উপর প্রায়োরিটি দিচ্ছে বেশি আপনি চাইলে এই সার্ভিসটা নিয়ে কাজ করতে পারেন এই সার্ভিসটা কিন্তু এখান থেকে ভালো টাকা আর্নিং করা সম্ভব দেখেন নতুনরা সবাই চলে আসছে তাহলে আমাদেরকে দেখতে হবে মানে নতুনদের পরে মানে হয়তো পাঁচ নাম্বারের পরে দেখতে হবে দেখি তার মানে আরও দেখতে হবে সব নতুনরা চলে আসছে নয় নাম্বার দেখি ওই নাম্বারেও সার্ভিস দেখতেছি তার মানে হচ্ছে আরেকটু পরে যাই হয় পুরাতনদেরকে লাস্টের দিকে দিছে হ্যাঁ পুরাতনদেরকে দেখেন লাস্টের দিকে দিয়ে দিছে এখানে দেখেন তিনশো এটা ব্যান্ড ব্যানার অ্যাডস তিনি ব্যানার অ্যাডস করবে ইউটিউবের মাধ্যমে তিনি একশো ডলার করে নিচ্ছে এখানে টপ রিলেটেড সেলার হয়ে গেছে দেখেন তাদেরকে তো আর নাম্বারের পরে রেখে দিয়েছে তার মানে এই কাজটা যদি আপনারা করেন দেখেন মানে পুরাতনরা দেখেন যারা বেশি কাজ করছে তাদেরকে লাস্টে রাখছে আর নতুনদেরকে ফার্স্টের দিকে রাখছে আমি আপনাদেরকে আগেই বলছি এখানে দেখি ফেসবুক অ্যাডস এককে কাজ করছে create live white board animation okay এটা না YouTube video view okay promote Google okay এটা আমাদের কাজের মধ্যে যায় নয়টা কাজ রানিং আছে YouTube video promotion with the Google ads to gain view তো এটা ইউটিউব অ্যাড করবে মোটামুটি তার কাজ চলতেছে নয়টা আমি আগেই বললাম যে আপনাদেরকে বোঝানোর জন্য যারা এখানে পুরাতন বা মানে যারা বেশি কাজ করছে তাদেরকে মানে ফাইবার লাস্টের দিকে রাখছে আর যারা নিউ তাদেরকে ফাইবার প্রথম দিকে রাখছে দেখেন এখানে কিন্তু অনেক কাজ দেখেন দুইটা কাজ তারপরে একজনের নয়টা চলতেছে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজ দেখি ওর কয়টা চলে ওরও তিনটা চলতেছে ইউটিউব অর্গ্যানিক ফার্স্ট দেখি এটা ছ পাঁচটা কাজ চলছে তার মানে টুকটাক এখানে ভালোই কাজ আছে আপনি এই সার্ভিসটা কিন্তু সারা জীবন মানে কাজ করতে পারবেন এখানে ইউটিউব ইউর প্রমোশন একশো পাঁচ ডলার করে নিচ্ছে একটা কাজ রানিং আছে তার মানে একশো পাঁচ ডলার একশো পঁচানব্বই ডলার আমরা জানি স্ট্যান্ডার্ড প্যাকেজটা সবচেয়ে বেশি হয় আর এখানে দেখেন দশ হাজার ডলারের উপরে ইনকাম করলে কিন্তু লেভেল টপে চলে যায় তিনি কিন্তু লেভেল টপে চলে আসছে শুধু এখানে কিন্তু গুগল গুগল নিয়ে কাজ করতেছে দেখেন গুগল গুগলের সার্ভিসগুলো দিচ্ছে ইউটিউব ভিডিও শুধু ইউটিউবে গুগল অ্যাড নিয়ে কাজ করতেছে YouTube ad Google ad organic এগুলো কাজ করতেছে তো আমরা কিন্তু বুঝতে পারলাম যে এখানে কি পরিমাণ চাহিদা আছে এখান থেকে একটা সার্ভিস শিখে কিন্তু আপনি ক্যারিয়ার করতে পারেন তো যাই হোক আমাদের এটা দেখে ফেলছি এখন আমরা একটা গুগল অ্যাড কীভাবে রান করতে হয় বা ইউটিউব ভিডিও অ্যাড কীভাবে রান করতে হয় সেটা দেখব তো এটা দেখার জন্য আমাদের ফার্স্ট অফ অল আমাদের কয়েকটা জিনিস নিতে হবে আপনাদেরকে দেখায় কি কি লাগবে আপনারা যখন কাজ করবেন তখন বায়ারদের কাছে করে অবশ্যই এই জিনিসগুলো নিয়ে রাখবেন ইউটিউব অ্যাডের ক্যাম্পেইনের জন্য এখানে লিখি ইউটিউব ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইনের জন্য ক্যাম্পেইন ক্যাম্পেইন ইউটিউব ভিডিও বিজ্ঞাপনের জন্য আপনার যেটা করতে হবে আপনার এই জিনিসগুলো নিতে হবে এটা আপনার লাগবে প্রথম লাগবে হচ্ছে আপনার ইউটিউবের আপনি যে ভিডিওটা ইউটিউবে অ্যাড চালাবেন বা অ্যাড ক্যাম্পেইন রান করুন বা আপনার ভিউ দরকার অথবা সাবস্ক্রাইবার দরকার তাহলে আপনার তো একটা ভিডিও সাজেস্ট করতে হবে বা একটা ভিডিও নিতে হবে অবশ্যই ওই ভিডিওর লিঙ্কটা আপনাকে লাগবে নয়তো আপনি কি প্রচার করবেন আমাদের অবশ্যই একটা ভিডিও লিঙ্ক লাগবে তারপরে টার্গেটেড লোকেশন লাগবে দুই নম্বরে আমরা কোন কান্ট্রিতে এটা প্রচার করব সেটা আপনি বাইরের কাছ থেকে নেবেন targeted location location targeted location লাগবে তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে ওয়েবসাইট লাগবে ওয়েবসাইট লিঙ্ক যদি প্রোডাক্ট থাকে তাহলে প্রোডাক্ট বিক্রি করার জন্য এটা লাগবে চার যদি আমরা বলি চারে লাগবে হচ্ছে ডেলি বাজেট আপনি জেনে নেবেন daily budget daily budget daily budget পাঁচ নাম্বারে নেবেন হচ্ছে কিওয়ার্ড আর যদি না দিয়ে থাকে তাহলে আপনাকে রিসার্চ করতে হবে অ্যান্ড ছয় নাম্বারে নেবেন হচ্ছে Google Google ads manager access মানে তার যে গুগল অ্যাড ম্যানেজার থাকবে সেটার অ্যাক্সেস নিতে হবে আপনার এই কটা হলে আপনি মোটামুটি আপনার আর কিছু লাগবে না কাজ করতে পারবেন এই কয়টা হলে আপনি কাজ শুরু করতে পারবেন বাইরের কাছে আপনার রিকোয়ারমেন্ট থাকবে আপনার গিকের ভিতর রিকোয়ারমেন্ট এই কয়টা দিয়ে রাখবেন তাহলে আপনি কাজটা শুরু করতে পারবেন দেখবেন প্রতিটাই আমাদের লাগবে তো এর জন্য আমরা একটা গুগল অ্যাড রান করব গুগল অ্যাড রান করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব তো এখানে আসার পর আপনারা এই ড্যাশবোর্ডটা অবশ্য যারা আমাদের আগের ক্লাসগুলো করছেন তারা অবশ্য পরিচিত যে এটা কিভাবে কাজ করে তো আমরা চলে যাব ক্যাম্পিন এখান থেকে যাব আমরা ক্যাম্পিনে ক্যাম্পিনে আসার পর আমরা এখান থেকে ক্যাম্পিন রান করব তো আমাদের গুগল অ্যাড রান করার জন্য মানে ইউটিউবের মানে ভিডিও অ্যাড রান করার জন্য আমরা এখানে ক্লিক করবো অ্যাড নিউ অ্যাড ক্যাম্পিন এখানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে চলে আসবেন আপনারা এই এই বিষয়গুলো আমি কিন্তু আগেই বলছি যে এটা সেলস নেওয়ার জন্য লিড জেনারেশন ওয়েব ট্রাফিক মানে এগুলো প্রতিটা বিষয় আমি এর আগের ক্লাসেগুলোতে তুলে ধরছি আপনারা ওই ভিডিওগুলো দেখে নিলে আশা করি আপনারা এটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন নয়তো আপনি একটু সমস্যায় পড়তে পারেন তো আমরা ইউটিউবে অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমরা যেটা করব আমরা এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ ক্যাম্পেইনটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে আপনি কি ডিসপ্লে অ্যাড ক্যাম্পিন করবেন না আমরা ডিসপ্লে অ্যাড ক্যাম্পিন করবো না ডিসপ্লে যত মাধ্যম আছে সেগুলোতে এখানে শো করবো আমরা ডিসপ্লে করবো না আমরা চাচ্ছি ভিডিও ভিউয়ের জন্য করব আমরা ইউটিউবের এই সেকশনটাতে বা এই ভিডিওটাতে আমরা সিলেক্ট করব সিলেক্ট করলে এখানে চলে আসবো এখানে হচ্ছে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ মানে সাব টাইপ তো এটার মানে হচ্ছে আপনার ভিডিওতে কি ধরনের অ্যাড রান করতে চান সেটা যেমন এখানে এখানে দেখেন get more reach your budget with bumper ads এখান থেকে বাম্পার অ্যাডটা হতে হচ্ছে আপনার ভিডিওর পাশেই ধরেন আমি একটা ভিডিও দেখি পাশেই দেখাবে এটা হচ্ছে স্কিপল এই যে তিন সেকেন্ডের একটা ভিডিও মানে স্কিপ মানে অ্যাড চলতেছে এটারে বলা হয় স্কিপেবল অ্যাডস মানে তিন সেকেন্ড তিন সেকেন্ডের জন্য এই অ্যাডটা আবার দেখবেন কতগুলো বাম্পার অ্যাড এখানে শো করতেছে ডিসপ্লের এখানে শো করতেছে মানে ক্লোজ করে কেটে দিতে হয় অথবা আপনার এই এখানে শো করবে বা সার্চে আপনি যেখানে সার্চ করবেন সেই সার্চের এইখানে শো করতে পারে অথবা এইখানে শো করতে পারে আপনার ভিডিওর যে কোনো একটা পাশে শো করবে এটার বলা হয় বাম্পার অ্যাডস আর এটার বলা হয় স্কিপেবল আর্টস যেটা তিন সেকেন্ডের তিন সেকেন্ড পর আপনি স্কিপ করতে পারবেন সেটার বলা হয় স্কিপেবল আর্টস আর এটা হচ্ছে স্টেম অ্যাডস যেটা মনে করেন কারা যদি কেউ যদি ভিডিও ধরেন গেম খেলে বা লাইভ স্ট্রিম করে তাদের ওইখানে যদি অ্যাড দেখাতে চান তাহলে এটা এটা করতে পারবেন এটা হচ্ছে নন স্কিপেবল অ্যাডস আপনি কোনো অ্যাডস স্কিপেবল করতে পারবেন না বা একটা নির্দিষ্ট টাইমের পরে স্কিপেবল করতে পারবেন এরকম আর এটা হচ্ছে এটা হচ্ছে মানে মানে যারা লাইভ স্ট্রিম করে তাদের জন্য অ্যাড ওই লাইভ স্ট্রিম যারা করে তাদের ওইখানে অ্যাডটা শো করবে আমরা যেহেতু আমরা চাচ্ছি না এই দুইটার একটাও অ্যাডটা রান করতে আমরা চাচ্ছি আমরা এমন একটা অ্যাড রান করব সবগুলো মিক্সচার তৈরি হবে মানে একটা কম্পাইন একদম ফুল প্যাকেজ থাকবে ওই ওই অ্যাডটা আমরা রান করব। তাহলে আপনাকে অবশ্যই সবগুলোর ক্যাম্পেইনটা একসাথে করে আপনারা অ্যাডস এটাতে সিলেক্ট করে দেবেন মানে তিন নাম্বারটা সিলেক্ট করে দেবেন এখানে tell your story showing the ads particular এটা এখানে যা যা আছে আপনি মিক্স এখানে দেখেন লাস্ট টেবিল বা এখানে কী কী অ্যাড হবে be with skippable instream non skippable stream ads bumper ads ads or mix দেখেন লাস্টে কিন্তু মিক্স বলে দিছে তার মানে হচ্ছে আপনার যতগুলো অ্যাড আছে সবগুলো এখানে কম মানে কম্বাইন করা বা সবগুলো মিক্স করা আছে তো এই অ্যাডটা আপনাকে রান করতে হবে তো আমরা এটা কমপ্লিট করে ফেলছি আমরা চাচ্ছি যে সবগুলো হবে আমাদের অ্যাডগুলো তো আমরা এটা স্কিপ করে আমরা তিন নাম্বারটা সিলেক্ট করে আমরা কন্টিনিউ করব তো কন্টিনিউ করার পর এখানে হচ্ছে মানে আপনার টাইপ ভিডিও ক্যাম্পেইন টাইপ এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন আমরা সিলেক্ট করছি আর এটা হচ্ছে ক্যাম্পেইন নেম আপনার যদি কোনো নাম থাকে তাহলে আপনি নাম দিতে পারেন ধরেন আমি এখানে দিতেছি হচ্ছে ভিডিও ভিডিও অ্যাডস লিখে দিই video YouTube video ads campaign YouTube YouTube video YouTube video ads ধরেন দুই হাজার আজকে তারিখ হচ্ছে দিলাম হচ্ছে দুই হাজার বাইশ দুই আজকে তারিখ হচ্ছে কত এগারো মানে দশ দশ তারিখ আজকে এগারো তারিখ পড়ে গেছে তাহলে এগারো তারিখ দিলাম লাস্টে দিচ্ছিলাম হচ্ছে দুই মাস এটা আমাদের লাস্টের দিকে দিয়ে দিই দুই হাজার বাইশ তো এটা আমরা দিয়ে ফেললাম এটা হচ্ছে আমাদের অ্যাডের নাম দেওয়ার পর এখানে হচ্ছে বিশ মানে ভিট স্ট্র্যাটার্জি এখানে আপনি এই জিনিসটা কি এটা হচ্ছে আপনার ভিডিওতে পার এক হাজার ইমপ্রেশনের জন্য আপনি মানে কত দিতে চান ঠিক আছে এখানে বা এটা কোনো এটা আপনি চাইলে কমাতে পারবেন বাড়াতে পারবেন যাই হোক এটা যেরকম থাকে ম্যাক্সিমাম টার্গেটেড ম্যাক্সিমামটা ইউজ করবেন তো এটা থাক ম্যাক্সিমামই থাক আর যেরকম আছে এটাও দিতে পারেন সিপিএমই দিতে পারেন ওকে সিপিএমই দিলাম টার্গেটেড সিপিএম ওকে এটাই থাকবে আপনার যেরকম আছে এরকমই দিতে পারেন দুইটার একটা ইউজ করতে পারেন তো এটা এরকমই থাক ইমপ্রেশনের উপর এটা হচ্ছে বাজেট অ্যান্ড ডেট এই অ্যাডটা কি আপনি টোটাল বাজেটে রাখতে চান না ডেলি বাজেটে রাখতে চান সেটা আপনি এখান থেকে দিতে পারবেন ধরেন এখানে বলা আছে কি বাজেট অ্যান্ড ডেটস তো এখানে ইন্টারিওর বাজেট টাইপ অ্যামাউন্ট তো আমরা যদি এখানে ক্লিক করি এখানে দেখেন ডেলি বাজেট আছে অ্যান্ড ক্যাম্পিন টোটাল ক্যাম্পিন মানে ক্যাম্পিন টোটাল বাজেট আর কি আমরা ডেলি বাজেট ধরেন আমি দিচ্ছি হচ্ছে ধরেন বিশ ডলার অথবা পাঁচ ডলার ধরেন পাঁচ ডলার দিলাম এখানে দেখেন ইন টাইম আপনি যদি ইন টাইমটাই এখানে সিলেক্ট করেন তাহলে কি হবে এখানে আপনার ইন টাইম একটা নির্দিষ্ট টাইমের সময় পরে এটা শেষ হয়ে যাবে এটা তাহলে ইন টাইম দিতে হবে এটা নন ননটাই সিলেক্ট করে দিবেন নানটা কারণ হচ্ছে আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনার আপনি মন মতো যখন খুশি এটা স্টপ করে দিতে পারবেন ঠিক আছে চলতেই থাকবে যতদিন আপনার টাকা আছে আর কি তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সরি লোকেশন এটা হচ্ছে লোকেশন লোকেশন যদি আপনি সিলেক্ট করতে চান ইন্টার দ্য লোকেশন এখানে ক্লিক করে আপনি কাস্টমাইজেশন করতে নিতে পারবেন ধরেন আমি চাচ্ছি বাংলাদেশ হবে অ্যান্ড ইন্ডিয়ান হবে দেখি ইন্ডিয়া দেওয়া যায় কিনা ইন্ডিয়া কান্ট্রি এখানে দিয়ে দিলাম তার মানে ইন্ডিয়া সিলেক্ট করলাম তারপরে চাচ্ছি বাংলাদেশ হোক আপনি চাইলে দুই তিনটা দেশ মিলেও কিন্তু অ্যাডটা রান করতে পারেন দেখেন দুইটা দেশের হয়ে গেল আপনি চাইলে এক্সট্রা এভাবে করতে পারেন এখানে কিন্তু দিচ্ছে আবার চাইলে আপনি অল কান্ট্রিজ এটা সিলেক্ট করতে পারেন আপনার নির্দিষ্ট টার্গেটেড কান্ট্রি আপনি এখান থেকে এভাবে সিলেক্ট করে নিতে পারে তো আমি চাচ্ছি যে ইন্ডিয়ান হবে আর বাংলাদেশ হবে তো এই দুইটাই থাক ল্যাঙ্গুয়েজটা হবে কি all type okay all all language okay অলই থাক তো এটা হচ্ছে ডেমোগ্রাফি ডেমোগ্রাফিটা যদি দেখি আপনার ভিডিওটা কত থেকে কত বয়সী মানুষ আপনার ভিডিওটা দেখতেছে সেটা দেখার জন্য এই ডেমোগ্রাফিটা ইউজ করে আপনি যখন ইউটিউব চ্যানেল থেকে কাস্টমাইজেশনে ক্লিক করে যখন আপনি অ্যানালাইটিক্সে যাবেন যাওয়ার পরে একদম লাস্টে অডিয়েন্স টাইপে যাবেন যাওয়ার পর ওইখানে দেখতে পারবেন লাস্টের দিকে অডিয়েন্স টাইপ মানে রিভিনিউর আগে দাপটা বলা হয় অডিয়েন্স মেবি তো আপনি ওইখানে ক্লিক করে দেখতে পারবেন আপনার ভিডিও কোন বয়স থেকে কোন বয়সের মানুষ দেখতেছে তো ওইটার উপর বেস করে চাইলে আপনি এখানে সিলেক্ট করতে পারেন অথবা না চাইলে যেরকম আছে বাইটে ফলে এরকম রাখতে পারেন অথবা লিখতে পারেন যে আমি পঁয়ষট্টি বছরের মানুষের দেখাতে চাচ্ছি না আপনার অ্যাডের উপর নির্ভর করে তাহলে আপনি এটা তুলে দিবেন আপনি যে যে বয়স সিলেক্ট করবেন সে সে বয়স কিন্তু এখানে সেইগুলো মানুষের উপর নির্ভর করে অ্যাডটা রান করবে